আসসালামু আলাইকুম এএসকে কিউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এসএসসি দুই হাজার বাইশ ইংলিশ ফার্স্ট পেপার যে চূড়ান্ত এবং ফাইনাল সাজেশন আমরা ইতিমধ্যে আমাদের চ্যানেলে প্যারাগ্রাফ ইমেল রাইটিং এবং ডায়লগ রাইটিং এর একটি চূড়ান্ত এবং ফাইনাল সাজেশন দিয়ে দিয়েছি যে সাজেশনটি আপনি চাইলে আমাদের চ্যানেল ভিজিট করে দেখতে পারেন অথবা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে ওই ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দেবো তো প্যারাগ্রাফ ইমেল এবং ডায়লগ রাইটিংয়ে বিশ নাম্বার এবং বাকি তিরিশ নাম্বার সিন প্যাসেজে যেহেতু পঞ্চাশ মার্কের পরীক্ষা এখানে আপনাদের কোনো আনসিন থাকবে না সবই সিন থাকবে সিন প্যাসেজ ওয়ান এবং সিন প্যাসেজ টু এবং সিন প্যাসেজ থ্রি থাকবে তা আমরা যেহেতু সকল বোর্ডের সাজেশন একসাথেই দিচ্ছি সেক্ষেত্রে আমাদের সিন প্যাসেজগুলো একটু বেশি দেয়া হয়ে গেছে যেহেতু আমরা সকল বোর্ডের উপর ভিত্তি করেই সাজেশনটি তৈরি করি তো যদি একটা বোর্ড হয় সেক্ষেত্রে একটু শর্ট করে দেওয়া যায় আর যদি আগামীকাল আমরা কোনো ঢাকা বোর্ড বা অন্য কোনো বোর্ডের আলাদা কোনো সাজেশন বা কোনো প্রশ্ন নমুনা পাই অবশ্যই আপনাদের সেটা আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো আমরা আজকে সিন প্যাসেজ ওয়ান টু এবং থ্রি এর যে প্যাসেজগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং সেগুলো আমি সাজেশন আকারে আপনাদের দিয়ে দেবো আশা করি এর থেকে আপনার কমন পড়বে তো প্যাসেজগুলোতে যাওয়ার আগে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে আমাদের সকল পরীক্ষার সাজেশন থেকে শুরু করে ভর্তি সংক্রান্ত সকল তথ্য পৌঁছে যায় আপনার নোটিফিকেশনে তো কথা না বাড়িয়ে আমরা এখন সিন প্যাসেজগুলো দেখিয়ে দেবো তো সিন প্যাসেজ অনে রয়েছে আমরা এখানে সাতটা প্যাসেজ দিয়েছি তবে সিন তিন প্যাসেজ ওয়ান থেকে আপনার এক এবং দুই দাগের যে প্রশ্নগুলো সেটা আসবে আপনার মাল্টি চয়েস কোর্শন মানে এম যেটা এখানে আপনার পাঁচটা থাকবে পাঁচটার প্রতিটার নাম্বার হবে এক এবং পাঁচটার প্রাপ্ত নাম্বার হচ্ছে পাঁচ এবং অ্যান্সারিং কোর্শন এখানে চারটা থাকবে এবং প্রতিটার নাম্বার হচ্ছে দুই করে আট তো আপনার সিন প্যাসেজ ওয়ান থেকে এক এবং দুই দাগের এম এবং অ্যান্সারিং কোর্শন এই দুইটা আসবে তো আমি এখানে ষাটটা সিন দিয়ে দিয়েছি মাইকেল মধুসূদন দত্ত থেকে শুরু করে আমি এখানে দেখতে পাচ্ছেন ষাটটা সিন দিয়েছি এরপরে যাব আমরা সিন প্যাসেজ টুতে তো সিন প্যাসেজ টু থেকে fill in the gap with clues তো এখানে যে শূন্যস্থানটি পূরণ করতে হবে সেটা আপনার সিন প্যাসেজ টু থেকে আসবে এবং এখানে আপনার দশটি শূন্যস্থান থাকবে যেখানে আপনার প্রতিটার প্রাপ্ত নাম্বার হবে জিরো পয়েন্ট ফাইভ মানে হাফ করে দশটিতে আপনার প্রাপ্ত নাম্বার হচ্ছে পাঁচ তো এখানে আমি সিন প্যাসেজ টুতে আপনাদের ষাটটা সিন প্যাসেজ দিয়ে দিয়েছি তো অনেকের কাছে সিন প্যাসেজ একটু বেশি মনে হতে পারে আর মনে হওয়ার কিছু নেই এখানে বেশি দেয়া হয়েছে কেননা যেহেতু আমরা সকল বোর্ডের সাজেশন একসাথে দিয়ে দিয়েছি সেক্ষেত্রে আমাদের একটু সিন প্যাসেজ বেশি দেওয়া হয়েছে তো এরপরে আমরা চলে যাব আমাদের এক নম্বর এবং দুই নম্বর কোশ্চেন এবং তিন নম্বর কোশ্চেন কমপ্লিট এরপরে রয়েছে সিন প্যাসেজ থ্রি এখান থেকে আমাদের চার পাঁচ এবং ছয় নম্বর যে কোশ্চেনগুলো রয়েছে ইনফরমেশন ট্রান্সফার এখানে আপনার ছয়টি থাকবে এবং প্রতিটির প্রাপ্ত নম্বর হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ সুতরাং মানে হাফ করে ছয়টির প্রাপ্ত নম্বর হলো আপনার তিন এবং সামার রাইজিং এখানে আপনার পাঁচটি থাকবে এবং প্রতিটার নাম্বার হচ্ছে এক করে আপনার পাঁচটির নাম্বার হচ্ছে পাঁচ এবং ম্যাচিং ম্যাচিংয়ে আপনার চারটি থাকবে এবং প্রতিটির প্রাপ্ত নাম্বার এক করে এবং টোটাল নাম্বার হচ্ছে এখানে চার তো এখানে আমি সিন প্যাসেজ থ্রি থেকেও আপনাদের এখানে ছয়টা সিন প্যাসেজ দিয়ে দিয়েছি তো আশা করি এই সিন প্যাসেজগুলো পড়লেই আপনার এখান থেকে কমন পড়বে তবে এই সিন প্যাসেজগুলো পড়লে আপনার এর পাশাপাশি অনেক সুবিধাও রয়েছে যেমন এখানে পয়লা বৈশাখের একটি সিন প্যাসেজ রয়েছে এটা আপনি চাইলে এখান থেকে আপনি পয়লা বৈশাখের যদি প্যারাগ্রাফ আসে সেটাও লিখে দিতে পারেন পয়লা বৈশাখটা মোটামুটি কমন একটি প্যারাগ্রাফ এই বর্তমান কিছুদিন আগে যে ডিগ্রি পরীক্ষা হয়ে গেল আগামী এই মাসের ছয় তারিখে সেখানে আপনার পয়লা বৈশাখ প্যারাগ্রাফে ছিল তো আপনারা আশা করি এই সিন প্যাসেজ কয়টা কমপ্লিট করলে এখান থেকে আপনাদের কমন পড়বে এবং যদি আমি ঢাকা বোর্ডের আপডেট সাজেশন পাই বা কোনো প্যাসেজ পাই অবশ্যই আমি কালকে সেটা আপনাদের জানিয়ে দেবো আমার চ্যানেলে আমি পাওয়া মাত্রই সেটা আমি আপডেট করে দিব তো আপাতত এই সিন প্যাসেজ কয়টা পড়বেন আপনি এবং পাশাপাশি আমরা ইতিমধ্যে যে ইমেল রাইটিং দিয়েছি আমরা ছয়টা সাতটা ইমেল দিয়েছি এবং প্যারাগ্রাফ দিয়ে দিয়েছি এবং ডায়লগ দিয়ে দিয়েছি ওগুলো আপনারা পরে নেবেন আশা করি আপনার এখান থেকে কমন পড়বে এবং ভালো পরীক্ষার ফলাফল আসবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ